হ্যালো সুজুকি লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ভালো তো অবশ্যই থাকবেন কারণ এই মুহূর্তে আপনাদেরকে যে ইনফরমেশনটা দিতে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি ধামাকা একটা ইনফরমেশন সেটা হচ্ছে সুজুকি এখন বর্তমানে এই রমজান এবং ঈদ উপলক্ষে টোটাল সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে কিন্তু এটা আপনাদেরকে যদি নিউজ না দিই এটা অ্যাকচুয়ালি আমি আজকে আমার নিজের কাছেও ভালো লাগবে না এই জন্য কিন্তু এই নতুন ভিডিওটি করা আর আমার চ্যানেলে যারা দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো যে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর সাথে থাকা যে বেল আইটনটি আইকনটি আছে অবশ্যই সেটাকে একটু নক করে রাখেন যাতে আমার এই সুজুকির অফারের ভিডিওটি প্রতিনিয়ত আপনাদের কাছে যাইতে পারে এখন আর দীর্ঘায়িত করব না চলেন শুরু করে দিই কোন কোন বাইকে সর্বোচ্চ কত কত টাকা ডিসকাউন্ট অফার আছে এই অফারটা কিন্তু অ্যাকচুয়ালি এই রমজান মাস দু সালে যে রমজান মাস এই রমজান মাস থেকে এই যে আজকের দিনের পর থেকে আর কি শুরু হবে এটা ঈদের আগ পর্যন্ত এই অফারটা দিতে গেলে অ্যাকচুয়ালি আমাদের সুজুকি রাইডার জন্য আসতে হবে আর আজকে কিন্তু আসি এই সুজুকি রাইডার জোনে সুজুকি রাইডার জোনের অ্যাড্রেসটা তার আগে একটু বলে দিই আপনাদেরকে আমাদের সুজুকি রাইডার জোনের অ্যাড্রেস কিন্তু মিরপুর দুই নাম্বার প্রশিকা মোড় প্রশিকা ভবনের ঠিক অপোজিটে প্রথম শুরু করে দিই আমার সামনে কিন্তু এসএফ বাইকটা আছে আর এস এফ বাইকটার সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের কাছে কিন্তু এই এস এফ এর ম্যাট কালারটা অনেকদিন ধরে ছিল না এস এফ এর ম্যাট কালার ম্যাট ব্ল্যাকটা কিন্তু আমাদের কাছে চলে আসছে সাথে মেরুন কালার যেটা স্পেশাল একটা কালার ছিল সেই কালারটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা এখান থেকে এটাই এস এফ এর কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট আছে চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার টাকা এসএপে আর সাথে কিন্তু আপনার স্পেশাল আরো কিছু থাকবে ওটা একটু পরে বলি আর এরপরে আমাদের কাছে আছে কিন্তু এসএফ এর আর একটা ভার্সন যেটা হচ্ছে এসএফ যেটা হচ্ছে F FI ABS regular colour regular কালারের কিন্তু ব্ল্যাক কালার তারপরে ওই পাশে দেখতে পাচ্ছেন ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু এটার প্রাইস মাত্র হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর কি ভাবতেছেন এটা কি ডিসকাউন্ট নাই অবশ্যই আছে এটাও কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে আপনারা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু অল্প দিন থাকবে এই অফারটা এই দিন অফারটার মধ্যে এর মধ্যে আবার হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেমন আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল থাকা লাগবে সেক্ষেত্রে আপনার রমজানের প্রথমের দিক থেকে মানে রমজানের প্রথম রমজান থেকেই কিন্তু এই অফারটা চালু হচ্ছে সেক্ষেত্রে এই প্রথম রমজান থেকে আপনারা যারা এই বাইকের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বারবার করে মানে, বলবো যে তারা শেয়ার করে দেন যাতে নেক্সট যারা তাদের ঈদের খুশি কিনতে যাচ্ছে বা মানে তার প্রিয় একটা বাইক নিতে যাচ্ছে তার স্বপ্নটা নিতে যাচ্ছে সেক্ষেত্রে এই অফারটা যারা মানে পাবে তাদেরকে অবশ্যই জানে জানাই দিবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আর এই এটার কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার টাকা কিন্তু কার্বোরেটর ভার্সনে কিন্তু আপনার এই অফারটা থাকবে না যারা শুধুমাত্র এস এফ এফআইবিএস পাবেন তারা কিন্তু এই অফারটা চার হাজার টাকার অফারটা পেয়ে যাবেন এরপরে বলবো সর্বোচ্চ যে আট হাজার টাকার যে ডিসকাউন্টটা আছে এটা কিন্তু পাবেন কোন বাইকে এটা একদম শেষে বলবো একদম শেষে বলবো তার আগে আমার অন্যান্য কোন বাইকে কি কি অফার আছে সেটা একটু জানিয়ে দিই আমাদের কাছে কিন্তু ইন্ট্রুডার বাইকটাও আছে ইন্ট্রুডার যেটা হচ্ছে আপনার ক্রুজার বাইক এই ইন্ট্রুডার ক্রুজার বাইক যেটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সুযোগের জন্য চলে আসতে পারেন এটা কিন্তু অফার চলতেছে না বর্তমানে তারপরেও বলবো যে স্পেশাল গিফট আইটেম কিন্তু তাদের জন্য থাকবে যারা এই ইন্ট্রুডার নিতে যাচ্ছেন আর এটা কিন্তু মার্কেটে ছিল না যারা অ্যাকচুয়ালি আরামদায়ক একটা বাইক রাইড করতে চান তাদের জন্য এই ইনস্টিটিউটটা অনেকেই এসে মানে হচ্ছে আমার এই ভিডিও দেখে চিন্তা ভাবনা করছিলেন যে বাইক নিবেন তাদের জন্য বলবো যে অবশ্যই ইনস্টিটিউটটা আমাদের কাছে চলে আসছে আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আরেকটা কিন্তু বড় একটা অফার আছে সেটা হচ্ছে আপনার জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভের অ্যাকচুয়ালি কিন্তু তিনটা কালার আছে এই তিনটা কালারের হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্লু কালার আর রেড কালার এই তিনটা কালারের প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা বাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে কিন্তু এই বাইকটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এখন বর্তমানে যত ওয়ান টোয়েন্টি ফাইভের বাইক আছে সবাই সবাই সব বাইকগুলাকে একদম মনে করেন যে নিচে ফেলে এটা কিন্তু দাম দাম একদম নিচে চলে আসছে সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইক নিতে যাচ্ছেন মোটামুটি ঢাকা সিটির ভিতরে রাইড করতে পারবেন এলাকার ভিতরে রাইড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বেটার একটা কোয়ালিটিফুল বাইক হবে এটা এটা কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট এই রমজান থেকে রমজানের প্রথম রমজান থেকে তারপরে আমাদের কাছে কিন্তু আছে হচ্ছে এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এই এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভের যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালার তারপরে এই সাইডেও কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এই আর কিন্তু সিলভার কালার হয় এই তিনটা কালার কিন্তু হয় আর এটাতে কিন্তু এখন কোনো ডিসকাউন্ট নাই বাট গিফট গিফট আইটেম পাবেন সুজুকি রাইডার জনের পক্ষ থেকে আর এটার প্রাইস কিন্তু বর্তমানে এক লক্ষ চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আর তারপরে বলবো সব থেকে ধামাকা যে অফারটা চলতেছে তার আগে আরেকটা কথা বলে দিই যারা মিউজিক স্যার এফআই এবিএস খুঁজতেছিলেন অনেকদিন ধরে এই যে দুই তিন মাস ধরে নাই কোন শোরুমে যেয়ে পাওয়া যাচ্ছে না এই মিউজিক স্যার এবিএস তাদের জন্য বলবো যে মিউজিক স্যার এবিএস কিন্তু খুব রিসেন্টলি আমাদের কাছে চলে আসতেছে যারা বুকিং দিয়ে গেছেন এর আগে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন সাথে যারা এখনো পর্যন্ত বুকিং দিয়ে যান নাই তারা কিন্তু বুকিং দিয়ে যেতে পারেন আর ওটার প্রাইস কিন্তু হচ্ছে আপনার হচ্ছে দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা ওটার কিন্তু চার চার হাজার টাকা ডিসকাউন্ট চলবে এই রমজান মাস থেকে সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্ট তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে সুযোগ রাইডের জন্য যোগাযোগ করতে হবে আর আমাদের যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু হচ্ছে অবশ্যই আমাদের মানে ডিসক্রিপশন বক্সে তো থাকবে তার সাথে কিন্তু স্ক্রিনেও আমাদের নাম্বারটা দেওয়া থাকবে সুযোগ রাইডার জনের নাম্বার সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সেক্ষেত্রে আবার একটু বলে রাখি জিক্সার এফআই এবিএস এ চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট এইবার আসবো আমি সর্বোচ্চ যে ডিসকাউন্টটা আছে সেই বিষয় নিয়ে কথা বলতে এটা তো মানে যার সামনে আছে বুঝতেই পারতেছেন যে কোনটার সাথে আট হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই আট হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে কিন্তু এই জিক্সার মোটন বাইকে যেটা দিয়ে আর কি সুজুকি সবাই চিনে যে হ্যাঁ জিক্সারের শোরুম বা জিক্সার জিক্সারের শোরুম থেকে গাড়ি কিনতেছি এমন ধরনের এই সুজুকি জিক্সার মোনোটনের যে বাইকগুলো আছে এই বাইকগুলো হচ্ছে একচুয়ালি জেনারেল যে কালারগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে actually black colour blue colour আর হচ্ছে মেরুন কালার এই কালারগুলো কিন্তু সুজুকি রাইডের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এইগুলাতেই সর্বোচ্চ আট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আট হাজার টাকা today I am so much excited because আপনারা যারা বাইক কিনতে যাচ্ছিলেন সুযোগের অফার আসে না আসে না চিন্তা ভাবনা করতেছিলেন এই সর্বোচ্চ একটা অফার কিন্তু এই সুজুকি এই দু সালের এই রমজান মাসে কিন্তু এই দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সুযোগের অ্যাডের জন্য চলে আসতে হবে এই অফারগুলো কিন্তু এই রমজান মানে প্রথম রমজান থেকে শুরু হচ্ছে সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এইগুলোর সাথে সর্বোচ্চ আট হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এরপরে আমি একটু বলি আরো দুইটা কালার কিন্তু আছে যেটা হচ্ছে আপনার স্পেশাল কালার যেটা হচ্ছে ক্লাসিক ম্যাট আর সাথে কিন্তু ক্লাসিক ইয়েলো ক্লাসিক ম্যাটের কিন্তু ব্ল্যাক কালার অনেকদিন ধরে মার্কেটে নাই আর কি ভাবতেছেন এটার সাথে কিন্তু কি অফার নাই অফার কিন্তু অবশ্যই আছে এটার সাথেও কিন্তু আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস কিন্তু হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু আট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু যে ইউলোটা আছে এটারও প্রাইস কিন্তু দুই এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু এই আট হাজার টাকা ডিসকাউন্টটা পাচ্ছেন সেক্ষেত্রে গাইস যারা চিন্তা ভাবনা করতেছিলেন যে সুজুকির একটা বাইক কিনবো তারা অবশ্যই সুজুকি রাইডার জন্য এসে যোগাযোগ করেন সর্বোচ্চ আট হাজার টাকার যে ডিসকাউন্ট এখন কিন্তু আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে গাড়ি এই এই সুযোগটা কিন্তু আমাদের স্টক থাকাকালীন পাবেন স্টক যদি না থাকে তাহলে কিন্তু পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে এক তারিখ মানে প্রথম রোজা থেকে শুরু করে এই ভিডিও আপনারা দেখতে দেখতে যারা চলে আসবেন সাথে সাথে এসে নিয়ে যান লেট করলে কিন্তু অবশ্যই দেখবেন যে স্টক শেষ হয়ে গেছে তারপরে আর বাইক পাচ্ছেন না ঈদের সময় আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারতেছে না তাহলে অবশ্যই এই ভিডিও দেখার সাথে সাথে যারা আর কি চিন্তা ভাবনা করতেছেন বাইক কিনবেন তারা অবশ্যই কিন্তু চলে আসবেন স্টক থাকাকালীন কিন্তু পেয়ে যাবেন গাড়িগুলা আর সাথে আমি বলে দেব যে আমাদের বাইক এখান থেকে কিনলে কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন আর দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন এই ওয়ারেন্টি গুলাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সুজুকি রাইডার জনের যে অথরাইজ যে শোরুমটা আছে এখান থেকে বাইক পার্চেস করলে কিন্তু আপনারা এই অফার গুলা পেয়ে যাবেন দেশে বা দেশের বাইরে থেকে যারা চিন্তা ভাবনা করতেছেন যে বাইক কিনবো সুজুকি যেহেতু যদি অফার আসে তাহলে বাইক কিনবো অবশ্যই সুজুকি রাইডার জন্য চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের এই শোরুম থেকে আপনারা পারচেস করতে পারবেন আপনার প্রিয় বাইকটা বা স্বপ্নের বাইকটা আর কথা বলাচ্ছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বাইক চালান তারা অবশ্যই কিন্তু সেফটি একটা হেলমেট ইউজ করে বাইক চালাবেন আল্লাহ হাফেজ